তুই হেডাই তো আমি কই যে তুই আমার ডাকস না কেন আমি বান্দার গাছতলি থেকে রাজলক্ষ্মী পর্যন্ত দুইটা ঘন্টা বাস দিয়ে আইলাম পুরাটা রাস্তা ব্যাক কলের মতো আমার দিকে তাকাই রইছস এটা কতটা এম্বারাসিং আমার জন্য কইতে আমি কইলাম আপনি করে তুই আমার তুই করে হ্যাঁ তোর দিকে বাসের ভিতরে তাকাইছি কেন এটা তুই বুঝোস না তোরা দেখতে ভাল লাগতেছে তোরা ভাল লাগছে হার লেগে তাকাইছি আর আমি বান্দা আমি যাইতাছি কই জানোস আমি যাইতাছি আমার মামার ওই জায়গা গাজীপুর বোর্ড বাজার যাইতাছি সেই জায়গা তোরে দেখা তোরে ভাল লাগছে হার লেগে জিন্দগি বড় আফসোস না করি হার লেগে বাস দিয়ে নামে তোর পিছে পিছে পর্যন্ত আইছি তুই আমার তুই কি করতেছিস কপাল ভালো জানি করে তুই করে কত মনটাই তো চাইতেছে তোরে জুতা মারি আমার এরিয়ায় আইসা আমার এই করতে তো তো আমার জুতা না বুঝছো আমার মন চাইছে যে আমার মনে কইছে যে তোরে যে তোরে আমার লাগছে লাগে আমি বাস তোরে যে লাগছে আর তুই যদি আমার চলে লাগে আমি চলে যাইতাছি কিন্তু তুই দয়া করে এমনি এমনি আমার সাথে ব্যবহারটা করছ না ভাই তোর পায়ে ধরি বুঝছো আমি যাইতাছি গা এটা কোনো সমস্যা না আমি তোর যতই দেখতেছি ততই অবাক হইতেছি আমার বয়ফ্রেন্ড থাকতে পারে না রিলেশন থাকতে পারে না আমার তুই জানা ভাই এখান থেকে তুই যা দেখ দুইটা ঘন্টা তোর বাসের ভিতরে যখন আমি তোর দিকে দেখছি তোর একটা বার মোবাইল আয় না তুই একটা বার মোবাইল বাইরে করছে কারণ তোর যে বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোর কয়শো বার ফোন দিতে দুই ঘন্টা ভিতরে সেটা আমার কাছে ফ্যাক্ট না একটাই জিনিস সিধা কইতাছি তোরে জিন্দগিতে বহুত পোলা পাবি আমার মতো পাগল পোলা তুই কোনোদিন পাবি না বুঝছস সেনাদা নাম Raihan by the way I am Maliha এম থেকে কিছু হয় তোরে চিনি না জানি না এম থেকে প্রেম ভালোবাসা হয় তোর কি মানে কি গিয়ার কি অলওয়েজ লাইক দ্যাট থাকে নরমাল কথা কইতে গেলে কিন্তু ফাটাবাসের মতো এমতে করস এমতে কিছু হইব না এটা ঠিক আছে জানলাম এমতে কেমতে হইব এটা এটা করতেছি আমি পাগল ছাড়া তুই আসলে একখান পাগল হ্যাঁ, এক কাম কর এক কাম কর আমারে কইতে দে তোর ফেসবুক আইডিটা দে আর ফোন নাম্বারটা ওর মধ্যে দিয়া দিস তারপরে তুই দেখবি শুনবি তারপরে যা করার করবি তাই অত চিন্তা তোর করতে হইব না আরে তো ফেসবুক আইডির নাম কর মালিহা কবে সারা তুমি আসিন নেই চার দিন চলে যাবো হয় তোর দ্বারা আর কি হবে মালিয়া কবি এটা হ্যাঁ এটা এটা মু এত ফলো কেন তুই মালিয়া কবির লইছি তোর আইডির ভিতরে আমার মেসেজের নাম্বারও দিয়ে দিছি ঠিক আছে বুঝছস আমি তুই দয়া করে আল্লাহর রাস্তায় কোনো ফুটেজ মুটেজ খাবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা কামের কথায় আয় গান টান গায়ে শোনাইতে পারবি তো <laughs> রাগটা হইলে রাগ হইলে তোর গান গাও নাই তুইব গান তো আমি গাওয়া পারি না আমার তো সিচুয়েশন তোর লাগে আমি গান গাইতে পারি একটা হইতেছে কেমন হ্যাঁ গা দেখি তোমার আমি যে আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা থাম থাম তোর এইখানে আর রাস্তাঘাটে এত ভালোবাসতে হইব না করতে মজা লাগে হ্যাঁ তুই মানে জুতা দিয়ে বিদায় কইছিস তোর বংশের ভিতরে মুচি আছে জুতা দিয়ে কিছু কইবি আর এটা আমার বাপ দাদার এলাকা আমার এখানে দেখলে সমস্যা হইব তুই এখন যা যা আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তোর ম্যাসেজ দিতেছি তুই যা যা যা জিন্দগিতে তোর মতন পাগল নাও পাইতে পারতাম এখন দেখা যাক